নমস্কার বন্ধুরা মুক্তি শ্রেষ্ঠপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শতকোটি প্রণাম এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিও কিয়ন বিষয়ের উপর আসতে চলেছে তো চলে এলাম সেই ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে আরতি কেন করা হয় এবং আরতি কী কীভাবে করা হয় এই বিষয়ে আজকের এই ভিডিও তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন যাতে এই চ্যানেলে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে আর একটি ভিডিও আপনি মিস যেন না করেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরতি কেন করা হয় আমাদের যা কিছু আছে সবই ভগবানের আরতি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণিত পঞ্চরাত্রের এমন একটি প্রথা যা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুই ভগবানের সম্পত্তি যখন বিভিন্ন দ্রব্য ভগবানকে নিবেদন করা হয় তখন ভগবান তা গ্রহণ করে প্রসাদ অথবা কৃপা রূপে আমাদের তা প্রদান করেন তখন আমরা দীপশিখা আমাদের হাত স্পর্শ করি ও প্রসাদী পুষ্প আঘ্রান্ন করে ও শঙ্খর জল শিরে ধারণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করি এর দ্বারা ভগবানের ওপর আমাদের সমর্পণ বৃদ্ধি পায় আরতিকে নিরাজন বলা হয় একান্ত মনোনিবেশ করিয়া ভগবানকে ধূপ দ্বীপ পুষ্প প্রদীপ আগ্রহপাত ধৌতবস বজন ইত্যাদি দ্বারা ভগবানকে আরতি করতে হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে বলেছেন যে ভগবানের পূজা যদি মন্ত্রহীন বা ক্রিয়াহীন হয় তবে তা আরতি দ্বারা সর্বপ্রকার সম্পূর্ণতা প্রাপ্ত হয় স্কন্দন পুরাণে বর্ণনা আছে যে কেউ যদি আরতি দর্শন করে বা আরতিতে অংশগ্রহণ করে আরতিতে অংশগ্রহণ করে নিত্যন করেন তাহলে ব্যক্তিটি কোটি কোটি বছরে সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন এমনকি বোম্বা হত্যার মতো জনঘনত্ব পাপ থেকে মুক্ত হন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভগবানের আরতির পরে কেউ পুষ্প ও প্রদীপ ধূপনাশরূপে প্রবেশ বা গ্রাহক আহ্বান গ্রহণ করলে তা সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন বরাহ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি আরতি সময় শিব ভগবানের শিবগ্রহে বা মুখমণ্ডলে আনন্দভাবে দর্শন করেন শ্রী যমরাজ তাকে যেন শ্রী যমরাজ তাকে দেখে ভয় পায় এবং মৃত্যুর পর তা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই আমাদের সকলের কর্তব্য বা উচিত শিবজ্ঞ ভানে শিবগ্র বাণের আরতি অংশগ্রহণ ও কীর্তন দর্শন নৃত্য করা তাদের ভগবানের সন্তুষ্ট ও আনন্দিত হয় এবারে আমরা জানব যে নিয়মের ধাপ অনুযায়ী আরতির উপকরণ এবং নিবেদনের নিয়ম কতবার ঘুরাবেন ও দেওয়া হলো ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবেই হাত ঘোরাবেন প্রথমে ধূপ শুধু সর্বাঙ্গে সাতবার ধূপ দেবে ধূপ দিয়ে ঘোরাবেন সাতবার সর্বাঙ্গে ভগবানের এরপর প্রদীপ দিয়ে পাদপণ্ড অর্থাৎ পায়ের দিকে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এরপর জলশঙ্খ জলশঙ্খ দিয়ে শিরদেশে তিনবার সর্বাঙ্গে সাতবার এরপর বস্ত্র ও রুমাল শুধু সর্বাঙ্গে সাতবার এটাই হলো আরতি করার নিয়ম এরপর আরতি সামগ্রী সংগ্রহ করে তা ধুয়ে ফেলতে হবে পরিষ্কার কাপড় দিয়ে টেবিলে মুছে ফেলতে হবে এবং অন্য একটি কাপড় দিয়ে মুছে ফেলে পূজা শেষে ভক্তগণ তুলসী পরিক্রমা ঘড়ির কাঁটা অনুরূপ করবেন তারপর তিন ঘন্টা তিন ফোঁটা জল হাত পরিশুদ্ধ করে তিন ফোঁটা জল তুলসী দেবীর পদমূল্যে দেবেন এবং তারপর তাদের ভক্তি প্রদর্শন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ